চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল অবস্থানগত কারণে চট্টগ্রাম বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা পাহাড় সমুদ্র উপত্যকা বনবনানির কারণে চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীও বলা হয় রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় দুশত উনষাট কিলোমিটার এ জেলার দক্ষিণে কক্সবাজার পূর্বে বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা উত্তরে ফেনী এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী ও বঙ্গোপসাগর অবস্থিত এছাড়া দ্বীপাঞ্চল সন্দ্বীপ চট্টগ্রামের অংশ চট্টগ্রাম জেলার মোট আয়তন পাঁচ হাজার দুইশত বিরাশি বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা দুই হাজার সালের আদমশুমারি অনুযায়ী চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা ছিয়াত্তর লক্ষ ষোলো হাজার তিনশত বায়ান্ন জন এর মধ্যে পুরুষ আটত্রিশ লক্ষ আটত্রিশ হাজার আটশত চুয়ান্ন জন এবং মহিলা সাতত্রিশ লক্ষ সাতাত্তর হাজার চারশত আটানব্বই জন মোট পরিবার পনেরো লক্ষ বত্রিশ হাজার চোদ্দটি জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার চারশত আটানব্বই জন ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ছিয়াশি শতাংশ মুসলিম বারো শতাংশ হিন্দু এবং দুই শতাংশ বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী ষোলোশো ছেষট্টি সালে চট্টগ্রাম জেলা গঠিত হয় তিন পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠিত হয় চট্টগ্রামের প্রায় আটচল্লিশটি নামের খোঁজ পাওয়া গেছে এর মধ্যে রয়েছে রম্যভূমি চাটিগা চাঁদগাঁও রোসাং চিতাগঞ্জ জাটিগ্রাম ইত্যাদি চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে পণ্ডিত বার্নলির মতে আরবি শ্বেত অর্থ বদ্বীপ গাং অর্থ গঙ্গা নদী এ থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি অপর একমত অনুসারে ত্রয়োদশ শতকে এই অঞ্চলে ইসলাম প্রচার করতে বারো জন আউলিয়া এসেছিলেন তারা একটি বড় বাতি বা চেরাক জ্বালিয়ে উঁচু জায়গায় স্থাপন করেছিলেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চাটি অর্থ বাতি বা চেরাক এবং গাঁও অর্থ গ্রাম এ থেকে নাম হয় গাঁও আবার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোনসের মতে এ এলাকার একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি চট্টগ্রাম ষোলোশো সালে মুঘল সাম্রাজ্যের অংশ হয় কানিদের হটিয়ে মুঘলরা এর নাম রাখে ইসলামাবাদ মুঘলরা এর প্রশাসনিক সীমানা চিহ্নিত করে করে সতেরোশো ষাট সালে Nawab Mir Qasim Ali Khan British East India কোম্পানিকে এটি হস্তান্তর করেন ব্রিটিশরা এর নাম রাখে চিটাগাং চট্টগ্রাম জেলা একচল্লিশ ওয়ার্ড বিশিষ্ট একটি কর্পোরেশন পনেরোটি উপজেলা তেত্রিশটি থানা পনেরোটি পৌরসভা একশত নব্বইটি ইউনিয়ন আটশত নব্বইটি মৌজা এক হাজার দুইশত সাতষট্টিটি গ্রাম ও ষোলোটি সংসদীয় আসন নিয়ে গঠিত পাহাড় নদী সমুদ্র অরণ্য উপত্যকা প্রভৃতি প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য এ জেলা অন্যান্য জেলা থেকে স্বতন্ত্র বার্ষিক গড় তাপমাত্রা তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক পনেরো ডিগ্রি সেলসিয়াস বার্ষিক বৃষ্টিপাত আনুমানিক তিন হাজার একশত চুরানব্বই মিলিমিটার চট্টগ্রাম জেলার প্রধান নদীর মধ্যে কর্ণপুরী নদী হালদা নদী সাঙ্গু নদী এবং মুহুরী নদী উল্লেখযোগ্য এছাড়াও তুলনামূলক ছোট ডলু নদী ও টঙ্কাবতী নদী রয়েছে বাংলাদেশের অন্যান্য জেলার মতো চট্টগ্রাম জেলার জাতীয় ভাষা বাংলা হলেও এ জেলার একটি নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে যেটি চাটগাঁয়া ভাষা নামে পরিচিত এ ভাষার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে চট্টগ্রাম জেলার অধিকাংশ লোক এ ভাষায় কথা বলে চট্টগ্রাম জেলার নানান লোক সংস্কৃতিতে সমৃদ্ধ মুসলমান সম্প্রদায়ের মেজবান এ জেলার একটি ঐতিহ্য এছাড়া বিভিন্ন ধর্মাবলম্বীরা তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানগুলো যথাযোগ্য মর্যাদা আর আনুষ্ঠানিকতায় পালন করে থাকে এছাড়া আদিবাসী সম্প্রদায়ের নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব বিয়ে চৈত সংক্রান্তি ও পুণ্যাহ নবান্ন পৌষ পার্বণ অন্নপ্রাশন উপলক্ষে এ জেলার জনগোষ্ঠীর লোকজন অনুষ্ঠান পালন করে চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের সর্বমোট রপ্তানি বাণিজ্যের প্রায় পঁচাত্তর ভাগ সংগঠিত হয় অন্যদিকে আমদানি বাণিজ্যের ক্ষেত্রে হার আশি ভাগ রাজস্ব আয়ও চট্টগ্রামের ভূমিকা অপরিসীম দেশের মোট রাজস্ব আয়ের শতকরা ষাট ভাগ আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে জেলার একমাত্র গ্যাস বিল সাঙ্গু উনিশশো সালে আবিষ্কৃত হয় উনিশশো এর দশকে শঙ্খ ও মাতামুহুরি নদীর তীরবর্তী এলাকায় তামাক চাষ শুরু হয় বাংলাদেশ টোবাক্কো কোম্পানি এখন ব্রিটিশ আমেরিকান টোবাক্কো কোম্পানি সাঙ্গুনিয়াতে তামাক চাষের ব্যবসা করে এবং পরে লাভজনক হওয়ায় শিরা তা অব্যাহত রাখে সমুদ্র উপকূলবর্তী এলাকায় লবণ চাষ লাভজনক ইতিহাসে দেখা যায় সতেরোশো পঁচানব্বই সালে চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে পরে বার্ষিক পনেরো লাখ টন লবণ উৎপন্ন হতো চট্টগ্রাম জেলায় মাছ চাষের ঐতিহ্য সুপ্রাচীন সমুদ্র এবং নদী নালার প্রাচুর্য এর মূল কারণ শহরের ও দূরের হালদা নদীর উৎসমুখ থেকে মদুনাঘাট পর্যন্ত মিঠা পানির প্রাকৃতিক প্রজন্ম ক্ষেত্র হিসাবে বেশ উর্বর বৃহত্তর চট্টগ্রামে দিঘি বিল ও হাওরের সংখ্যা পাঁচশত আটষট্টিটি পুকুর ও ডোবার সংখ্যা পঁচানব্বই হাজার নয়শত একচল্লিশটি মোট আয়তন পঁচাশি হাজার সাতশত একর কর্ণবলী নদীর মোহনায় প্রায় ছয় লাখ চল্লিশ হাজার একর বিস্তৃত মাছ ধরার জায়গা হিসাবে চিহ্নিত মৎস্য চাষ ও আহরণ রপ্তানির ক্ষেত্রে সামুদ্রিক মাছ হাঙ্গর স্কেটরে হেরিং সার্কোপিন এবং চিংড়ি উল্লেখ্য চট্টগ্রামের মাছ চাষ ও আহরণের একটি উল্লেখযোগ্য দিক হল শুটকি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম পাহাড় ও সমুদ্রে ঘেরা চট্টগ্রাম জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তাই চট্টগ্রাম জেলাকে প্রাচ্যের রানী হিসেবে ডাকা হয় চট্টগ্রাম জেলা দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পতেঙ্গা সমুদ্র সৈকত পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রাম থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে তা অবস্থিত চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান আর সুবিশাল সমুদ্র অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ডকে করেছে অনন্য মহামায়া লেক মহামায়া লেক চট্টগ্রামের মিরসরায় অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম হ্রদ মিরসরায়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে তা অবস্থিত সীতাকুণ্ডা ইকো পার্ক চট্টগ্রাম শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত যা বর্তমানে অসাধারণ এক পর্যটন স্থান গুলিয়াখালী সমুদ্র সৈকত গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর বিচ নামেও সুপরিচিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যেন সব প্রাকৃতিক রূপ নিয়ে বসে আছে এখানে আছে পাহাড় লেক ঝর্ণা সমুদ্র সৈকত কুমিরাঘাট সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়নের নাম কুমিরা এখানে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়া আসার জন্য রয়েছে সবচেয়ে প্রসিদ্ধ কুমিরা সন্দ্বীপ পেরিঘাট বা কুমিরা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম শহর থেকে সাড়ে সাত কিলোমিটার দূরে আন্দরকিল্লা সার্কেলের কাছে মোগল আমলের ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চেরাগি পাহাড় চট্টগ্রাম জেলার শিল্প সংস্কৃতি ও সাহিত্য চর্চার বিচরণ ক্ষেত্র হিসেবে চেরাগি পাহাড় একটি প্রসিদ্ধ জায়গা ছাগলকান্দা ঝর্ণা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কমলদহ ট্রেইলের অপরিচিত ঝর্ণাগুলোর মধ্যে ছাগলকান্দা ঝর্ণা অন্যতম কুমারী কুণ্ড চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড সবুজ পাহাড়ে ঘেরা এক পৌরাণিক অঞ্চলের নাম পাহাড়ের কাছে কাছে লুকিয়ে রয়েছে প্রাকৃতিক অন্যান্য বিস্ময় ছোট বড় জীবজন্তু জাতিতাত্ত্বিক জাদুঘর বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী উপজাতি জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণের উদ্দেশ্য উনিশশো সালে চট্টগ্রাম জেলার আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার বাদামতলি মোড় সংলগ্ন হয় রাঙ্গুনিয়া কোদালা চা বাগান আঠারোশো সালে প্রতিষ্ঠিত কোদালা চা বাগান বাংলাদেশের প্রথম এবং শীর্ষস্থানীয় চা বাগানগুলোর মধ্যে অন্যতম কালুরঘাট ব্রিজ চট্টগ্রাম শহরের দক্ষিণ দিকে বদ্দারহাট থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত কালুরঘাট ব্রিজ একটি ঐতিহ্যবাহী স্থান বাটালি হিল পার্বত্য জেলা চট্টগ্রামের জিরো পয়েন্ট থেকে মাত্র এক কিলোমিটার দূরে টাইগার পাস এলাকায় অবস্থিত শহরের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম বাটালি হিল সালন্দা গিরিপথ পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ জীব বিচিত্র ও নয়াবিরাম প্রাকৃতিক সৌন্দর্য সবসময় অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের অপূর্ব সম্মোহনে কাছে টেনে নেয় চুন্তি বন্যপ্রাণী অভয়ারণ্য চট্টগ্রাম জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে লোহাগাড়া উপজেলার চুন্তিস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত চুন্তি বন্যপ্রাণী অভয়ারণ্য পার্কি সমুদ্র সৈকত বাংলাদেশের দর্শনীয় স্থানের তালিকায় কক্সবাজার বা পতেঙ্গা সমুদ্র সৈকত শীর্ষে অবস্থান করলেও বন্দরনগরী চট্টগ্রামের আনোয়ারার পার্কি সমুদ্র সৈকত অন্যতম বাউয়াচড়া লেক চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ওয়াহেদপুর গ্রামে ছোট কমলদহ বাজারের কাছে বাউয়াছড়া লেক অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের জঙ্গল পশ্চিম পট্টি মোজায় উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পাশখালী সমুদ্র সৈকত কক্সবাজার পতেঙ্গা কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকত ছাড়াও বাংলাদেশ বেশ কয়েকটি স্বল্প পরিচিত সমুদ্র সৈকত রয়েছে লালদিঘি চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে লালদিঘি অন্যতম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বত্রিশ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত জেল রোডের শেষ প্রান্তে চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণার নাম চট্টগ্রাম চিড়িয়াখানা উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি পাহাড়তলি ইউএসটিসি মেডিকেল কলেজ সংলগ্ন ছয় একর জায়গা জুড়ে বানর সিংহ হরিণ ও হনুমান এই চার প্রজাতির ষোলোটি প্রাণী নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা যাত্রা শুরু করে প্রজাপতি পার্ক চট্টগ্রাম জেলার শাহ আমানত বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন পতেঙ্গা নেভাল একাডেমির পনেরো নম্বর রোডের প্রায় ছয় একর জায়গায় প্রজাপতি পার্ক হাজারেকিল অভয়ারণ্য চট্টগ্রাম শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তরে রামগড় সীতাকুণ্ড বনাঞ্চলের মাঝে প্রায় তিন হাজার একর জায়গা জুড়ে অবস্থিত হাজারেকিল অভয়ারণ্য বাঁশখালী ইকো পার্ক চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় মনোরম প্রাকৃতিক পরিবেশে উঁচু নিচু পাহাড় লেকের স্বচ্ছ পানি ও বনাঞ্চল ঘিরে গড়ে উঠে যায় Banshkhali eco park Sonaichari trail চট্টগ্রামের বারুয়াডালা অভয়ারণ্য অন্তর্ভুক্ত মিরসরাইয়ের হাদি পকিরহাট বাজার সংলগ্ন সোনাইচরি ট্রেইল ডেডিপের জন্য এটি আদর্শ জায়গা জাম্বুরি পার্ক বাংলাদেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রামের আগ্রাবাদের এস এম মোর্শেদ সড়কে গড়ে তোলা রয়েছে আধুনিক জাম্বুরি পার্ক সুপ্তাদারা ঝর্ণা উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের চিরসবুজ বনাঞ্চলের ইকোপার্কে শোভাবর্ধন অন্যান্য প্রাকৃতিক সুপ্তাদারা ঝর্ণা সহস্তদারা ঝর্ণা পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের চিরসবুজ বনাঞ্চলের ঘরে তোলা হয়েছে সীতাকুণ্ড ইকোপার্ক নাপিতাছড়া ঝর্ণা ও ট্রেইল অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে নাপিতাছড়া ট্রেইল বর্তমানে বেশ পরিচিত একটি নাম নাপিতাছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে অবস্থিত পয়েজ লেক পয়েজ লেক একটি কৃত্রিম হ্রদ চট্টগ্রামের পাহাড়তলি রেলওয়ে স্টেশন সংলগ্ন তুলসী এলাকায় প্রায় তিনশত চত্রিশ একর জায়গা জুড়ে পয়েজ লেক অবস্থিত Batiari lake Chittagong city gate থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে বাটিয়ারি লেক অবস্থিত পাহাড়ের পাদদেশে জমে থাকা পানি থেকে চিষ্ট এই লেক চট্টগ্রাম ওয়ার সিমেট্রি তৃতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের সমাধিস্থল চট্টগ্রাম ওয়ার সিমেট্রি বা রন সমাধিক্ষেত্র চট্টগ্রামের মেহিদিবাগ গোল পাহাড় এলাকার বাদশামিয়া রোডে অবস্থিত বায়েজিদ বোস্তামির মাজার ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বায়েজিদ বোস্তামির মাজার চট্টগ্রামের নাসিরাবাদের পাহাড়ের উপর অবস্থিত স্বাধীনতা কমপ্লেক্স নগরী চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পাশে স্বাধীনতা কমপ্লেক্স বা মিনি বাংলাদেশ পার্কটি নির্মাণ করা হয়েছে খেজুতলা বিচ চট্টগ্রামের সাগর সৈকতগুলোর মধ্যে খেজুরতলা বীচ সৌন্দর্যপ্রেমী মানুষের কাছে ক্রমেই আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয় খৈয়াছড়া ঝর্ণা খৈয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরসরায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম খোয়াচারা ঝর্ণার নয়টি দাফ ও নান্দনিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে জর্জরি ঝর্ণা অ্যাডভেঞ্চার প্রিয় ট্রাভেলারদের জন্য সীতাকুণ্ড অঞ্চলে রয়েছে অসাধারণ জর্জরি ঝর্ণা ট্রেইল এছাড়াও চট্টগ্রামে রয়েছে আরও ভ্রমণ স্পট তা নিয়ে সামনে আসবে একটি পার্ট বর্তমানে আমরা কাজ করছি বাংলাদেশের চৌষট্টি জেলা নিয়ে কমেন্টস বক্সে জানাতে পারেন আপনি কোন জেলার টিল দেন টেক কেয়ার